আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিকই না যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির নায়ক আপনার পক্ষে থাকবো রাসুল সাল্লাম বলেছেন প্রতিদিন যে একশো বার পড়বে সুবাহান আল্লাহে অবে হামদি এতটুকু তার চেয়ে ভালো মৃত্যু আর কারো হতে নামাজের মধ্যে বলি ইহিদিন আসরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক দামি দোয়া অনেকে দোয়া খুঁজে পায় না এটা সবচাইতে দামি দোয়া এত দামি দোয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সবাই সবার স্বার্থ চেনে অন্তত দশ বার পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পারবেন খুব কঠিন কিছু কিছু না এইগুলো নিয়মিত করার চেষ্টা করে বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন আল্লাহর বস্তে বাচ্চা ছাড়া বিড়ি খাইয়েন না বিড়ি খাই আহ আল্লাহ আপনা করে মাফ করে যে মুরব্বী বিড়ি খায় আমার বেশি সরম লাগে এবারে দেখি আমার তো মনে হয় এবারে শক্ত ডাকাই শক্ত ডাকাইতে বেড়া এ বুড়া যে বেড়া বিড়ি খায় এবার কলজা ফাক্ত শক্ত এবার কত হলো আরো দুশো বছর বাইশ মরতাম না হ্যাঁ হ্যাঁ না এলে ষাট বছরের বুড়া বেড়া বিড়ি খায় কেমন যার কবর দেখা যায় কথা বোঝেন নাই আমার আপনি তবা করবেন কখন আপনি নিজেকে পাক বানাবেন কখন বলেন আপনি যার কবর দেখা যায় এটা তো লজ্জার কথা এটা অনেক বড় অহংকার যে আমি বিড়ি খাইয়ে আল্লাহকে বুঝাইতেছি যে আল্লাহ আমি আপনাকে কোনো পরোয়া করি না মৃত্যুর কোনো পরোয়া করি না মল্লে মরছি কিন্তু বিড়ি খাইতে খাইতে মরছি ছি এটা লজ্জার কথা কিনা বলেন না কেন এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই অনুরোধ আমার দায়িত্ব এটা আমি সবসময় বলি মাদেরকে বলা আমার দায়িত্ব ছেলেদেরকে বলা আমার দায়িত্ব বাপ চাচাদেরকে বলা আমার দায়িত্ব নালে কে বলবে আমার বয়স কম হইতে পারে কিন্তু একজন কোরআন সুন্না দু চার অক্ষর জানার সূত্রে আমরা বলা দায়িত্ব না আমাদের কথা বলেন না কেন নাহলে মুরব্বীও তো বলবে একদিন হাসরের ময়দানে মাওলা আমরা তো গেছিলাম হুজুরদের মাহফুল ওরা তো আমাদেরকে আলাদা বলে নাই এজন্য আপনাদেরকে বলি আমি সবসময় বলি দাদা যদি হন আপনি আমি আপনার নাতি আমি চাই দাদা যেন হয় আমার জান্নাতি আমার দাদা যেন জান্নাতি হয় আমার চাচা যেন জান্নাতি হয় আমার বাপ যেন জান্নাতি হয় আমার মা যেন জান্নাতি হয় আমার বোন যেন জান্নাতি হয় আমার নৌজোয়ান বন্ধুরা যেন হয় জান্নাতি সবাই মিলে মিশে যেন হই